তো এখন আপনারা এই এখানে আপলোড দিব আমরা ভিডিও আপলোড দিব আজকের কাজ হচ্ছে ভিডিও আপলোড দেওয়া ঠিক আছে এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমি জিমেইলে প্রথম লগ ইন করবো লগ ইন করে প্রথম আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব ঠিক আছে চ্যানেল ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করব জিমেল দিয়ে যখন লগ ইন করবো লগ ইন করার পর আমার কি আমার এই এটা আসবে হ্যাঁ নতুন চ্যানেল খুঁজবো সাইন ইন রিকোয়ার আমার যে ইয়াটা দিছি ওইটা সাইন ইন খুঁজতেছে ঠিক আছে সাইন ইন গুগল প্লাস দিয়ে সাইন ইন করে নিচ্ছি যে দুইটা অ্যাডভান্স দিব আমরা টিউব বাড়ি এবং কি এই এই এই অ্যাডভান্সটা ইনস্টল দিব এই দুইটা ইনস্টল যখন দিব তখন আমাদের কি সাইন ইন করতে বলা আছে সাইন ইন করে নিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলের মাধ্যমে কি আমরা আমাদের এটা প্রচার করব তো আসুন আমরা প্রথম হচ্ছে যে ইউটিউবে চ্যানেল কীভাবে খুলবো ইউটিউবের ব্যানার কী দিব লগো কী দিব সবগুলো দিয়ে একটু একটু দেখব ঠিক আছে তো আমি যতটুকু চেষ্টা করতেছি দেখানোর জন্য দেখেন প্রথম একটা কিয়েডা স্টুডিওতে এখান থেকে আসেন এখান থেকে আসেন ইউটিউবে যাই আমি ইউটিউবে যাই আমার ইউটিউব চ্যানেলে যাই আমাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাতে যাই যাওয়ার পর এখানে প্রথম আমি যখন ইউটিউবে আসব তখন আমাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে না এখানে গিয়ে প্রথমে ক্লিক করবো কোথায় এখানে চ্যানেল ক্রিয়েট করা আছে ঠিক আছে চ্যানেল ক্রিয়েট করা না থাকলে আপনার ক্রিয়েটার স্টুডিওতে যাবেন আপনার যদি চ্যানেল ক্রিয়েট হয়ে যায় অটোমেটিকলি হয়ে যাওয়ার কথা ঠিক আছে যদি না যদি আপনি চাচ্ছেন যে না আপনার চ্যানেলের নাম অন্যটা হবে নজরুল ইসলাম হবে না সদ্য সাবস্ক্রাইবার এটা থাকবে না আপনারটা অন্য অন্য কিছু হবে তাহলে কিয়েটা স্টুডিও দিবেন কিয়েটা স্টুডিও দিয়ে কি কিয়েটা স্টুডিও দিবেন কিয়েটা স্টুডিও দিয়ে কি এটার নাম চেঞ্জ করতে পারবেন তারপরে কি সব কিছু চেঞ্জ চেঞ্জ করতে পারবেন তো তো কিয়েটা স্টুডিওতে ক্লিক করবেন কিয়েটা এখান থেকে নাম চেঞ্জ করার জন্য আমি কিয়েটা স্টুডিওতে ক্লিক করবো কি এটা স্টুডিওতে কি করে কি ভিউ চ্যানেল চ্যানেলে চ্যানেল ভিউ করতেছি আমার এখানে একটা চ্যানেল খোলা আছে ঠিক আছে ওই চ্যানেল বিউতে যাচ্ছি যাওয়ার পর আমি যদি গুগল ইমেজের নামটা চেঞ্জ করে দিই এখানে নামটা চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে যাবে কাস্টমাইজ ইউজ চ্যানেল আমি যদি চ্যানেল কাস্টমাইজ করতে যাই ঠিক আছে আমি যদি চ্যানেলটা কাস্টমাইজ করতে চাই তাহলে কি করতে পারবো এখান থেকে সব কিছু কাস্টমাইজ করতে পারবো <coughs> তারপর তারপর আমরা কি করব এখানে সেটিংস আজকে নেট স্লো কেন রে তো আচ্ছা এখানে একটা ভিডিও আপলোড করবো আমরা ভিডিও আপলোডটা শেষ করি ওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আপলোড করি তারপর বুঝতে পারবেন আপলোড ওই আপলোডের ভিডিও আপলোড ভিডিওস কোথায় এটা কোথায় আমাদের ডকুমেন্টস ডকুমেন্টস থেকে এক্সপ্লোর ছিল এটা ভালো করে বুঝেন এটা দিলাম ঠিক আছে এটা আমাকে সাইন ইন করতে বলবে কোনটা এই জিনিসটা আমাদেরকে সাইন ইন করতে বলবে লগ ইন জিমেল দিয়ে অবশ্যই এটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন এই দুটো এক্সটেনশনের কাজ দেখতেছি এখন যে ভিডিও আপলোড করার সময় এরা ভিডিওকে ভিউ বাড়ানোর জন্য আমার কত ইফেক্টিভ কাজ করে আমরা এখন শিখতেছি কি কিভাবে আমরা ভিডিওকে ভিউ বাড়াবো বারবার বলতেছি আমরা শিখতেছি যে কিভাবে ভিডিও আপলোড করব ভিডিওটা আপলোড করার সাথে সাথে অন পেজ ঠিক থাকলে আমরা কি শিখতেছি অন পেজ ঠিক থাকলে আমাদের দুনিয়ার সব ঠিক আর যদি আমাদের অন পেজ ঠিকঠাক না থাকে মানে অন পেজ সিও ঠিক না থাকে তাহলে আমাদের সব ব্যাটিক হয়ে যাবে তো আমরা এটা শিখবো যে আজকে কীভাবে আমরা এটা করব তাইলে আমরা প্রথম এই সফটওয়্যারটাকে রান করাই এই সফটওয়্যারটাতে একটা ক্লিক করলাম ক্লিক করে এটা অ্যাকাউন্ট দিলাম এটা অ্যাকাউন্ট দিলাম দেওয়ার পর মেল দিলাম এই কি কপি করলাম এটাকে কপি করে আমরা কি করব এটাকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ক্রিয়েট অ্যাকাউন্ট করলে মেলটা দিলাম মেলটা দিলাম তারপরে নজরুল তারপর পাসওয়ার্ড দিতে হবে এটাকে ঠিক আছে পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড আবার দিই না না জিমেলের পাসওয়ার্ড আপনার এই এই যেটার পাসওয়ার্ড দিচ্ছেন ও এটার এটার পাসওয়ার্ড এই যেই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে সেটার পাসওয়ার্ড তো আপনার অ্যাকাউন্টটা কি ইয়ার করে নেবেন সাথে সাথে এই কনফার্ম মেলটা দিয়ে কনফার্ম করে নিব ঠিক আছে কনফার্ম করে নিলাম এটা আমার ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে তারপর আমার এটা এটা টিউব বাড়ি এটা জিমেল দিয়ে লগ করে নিলাম এই দুটো আমাকে ট্যাগ এবং ডিসক্রিপশন এই জিনিসগুলো লেখার জন্য কি হেল্প করবে আমি আমার টাইটেল কি দিব এখন আমি how to introduce yourself আমি দেব how how to N T R O D U C introduce pure C L self ঠিক আছে আপনি কিভাবে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা কি কিভাবে দিবেন সেটা আমার টাইটেল দিলাম এটা ঠিক আছে এটা হচ্ছে title title is most important title যদি ঠিক না থাকে টাইটেল যদি ভালো থাকে তাহলে আপনার এখানে ভালো ভিজিটর আসবে টাইটেল যদি ভালো না থাকে আকর্ষণীয় না থাকে তাহলে আপনার এখানে কোনো ভিজিটর আসবে না টাইটেল আমাদেরকে কি অবশ্যই অবশ্যই ভালো একটা টাইটেল ইউজ করতে হবে ঠিক আছে তারপর তারপর আমরা কি করব আমরা কি করব এই হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফকে কপি কন্ট্রোল জেড কপি করলাম কপি করে আমি কি করব আমি আমি কি করব আমার আমার কিওয়ার্ডটাকে এই টাইটেলটাকে কথা না বলে কোনো কিছু না বলে এখানে একবার ফেস করব এখানে একবার ফেস করব কারণ গুগল গুগল ইউটিউব চাচ্ছে যে এই তিন টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ তিনোটা সেম রাখার জন্য সেম কিওয়ার্ড রাখার জন্য আমি তিনটা জিনিস প্রথম দিয়ে দিব তারপর আসেন ডিসক্রিপশানে ডিসক্রিপশান আরও লিখবেন আপনি কিভাবে আপনার এগুলো এগুলো কি এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারেন হ্যাঁ তারপর এখন how to introduce yourself introduce yourself লিখে মনিরুল তোমার এখান থেকে সাউন্ড আসতেছে সাউন্ড আসতেছে তোমার এখান থেকে ইন্ট্রোডিউস ইউর সেলফ থেকে কি সেলফ দিলাম রাকিবুল সাউন্ড আসতেছে কেন ইন্ট্রোডিউস এর সেলফ দিলাম সেল দিয়ে আমি কি করলাম এখন আমার ডিসপ্লে প্ল্যানটা কীভাবে ইউজ করব ডিসপ্লে প্ল্যানার যেটাতে গেলাম ট্যাগের জন্য এটা আমরা ইউজ করব ট্যাগ দেওয়ার জন্য এটা কিভাবে ইউজ করব এটাকে এখান থেকে গেলাম এখান থেকে গিয়ে নান করে দিব দেখেন ডিসপ্লে প্ল্যানারে গেলাম যাওয়ার পর আমি লিখলাম ইন্ট্রোডিউস ইউ সেলফ আমার টাইটেলের টাইটেলের যেটা কিওয়ার্ড সেটা লিখলাম লেখার পর আমাকে কি আমি কি করব এখানে নান করে দিব নান করে দিয়ে এখানে এগুলো তুলে দিব জাস্ট অনলি কি অনলি কি ভিডিওর জন্য আমার আইডিয়া দরকার সেভ দিলাম এটা বুঝছেন এটা বুঝছেন কি না রাখি বলে এটা বুঝছেন কি না আপনাকে আমি আর কিছু বলবো না আপনি একে কি সেভ করবেন সেভ করে গেট আইডিএস দিবেন ঠিক আছে এতক্ষণে যাই আপনি কথা বলতেছেন আপনি এতক্ষণ কার সাথে কথা বলতেছিলেন তো এটা কিন্তু ভালো না তো এরপর কি একটা লোডিং করব লোডিং নিতে একটু সময় লাগবে সেক্ষেত্রে আপনি কি এখানে আরও দেখে নিতে পারবেন দেখেন এখানে আমরা কি আমাদের ভিডিওটা ভালো কিভাবে হবে ঠিক আছে অ্যাটলিস্ট ওয়ান কার্ড অ্যাটলিস্টে ওয়ান এন্ডিং এই জিনিসগুলো যখন নাইনটা কন্ডিশনগুলো ফুলফিল হবে তখন আমার ভিডিওটা কি র্যাঙ্ক পাবে আমি সারাদিন মাথা সাঁতরে ফেললেও কি ভিউ পাবো না সারাদিন কি ইয়া করলেও ভিউ পাবো না আমার যদি টিক্সগুলো ফলো করেন তাহলে আপনি দশ হাজার ভিউ অনায়াসে পাবেন দশ হাজার ভিউ ছাড়া আপনার ও চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না টাকার জন্য ইনকামের জন্য কি প্রস্তুত হবে না এবং রিকোয়ারমেন্ট না এক বছরকে বছর চলে যাবে তারপরও মনিটাইজেশন পাবেন না কেন পাবেন না আপনাকে কি আপনি বুঝতে হবে জানতে হবে আর যদি টিক্সগুলো ফলো না করেন না জানেন কি তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না আপনি সারাদিন ইউটিউব ঘুরে মাথা ফেটে ফেলতে পারবেন তারপরও কিন্তু কি টিপস এবং টেকনিক পাবেন না কেউ কেউ এই জগৎটা এমন কেউ কাউকে শেয়ার করতে চায় না তো আপনাদেরকে আমি শেয়ার করতেছি তারপরও আপনারা কি কথা বলতেছেন সেটা কিন্তু ভালো না বিহেভ আমি আমি গরম হইতে জানি ঠিক আছে আপনাকে আমি দেখা ইউটিউব ইনকামটা অনেক ইজি এবং অনেক কঠিন এখানে কারো কারোর জন্য ইউটিউব না ফাইবার বলেন অনলাইন মার্কেট প্লেস বলেন ইনকামের জায়গাটা কেউ শেয়ার করে না এটা হচ্ছে কি আমাদের ফ্রিল্যান্সারদের ট্রিক্স এবং টেকনিক কেউ শেয়ার করবে না সারাদিন মাথা ফেটটা ফেলতে পারবেন লাভ হবে না জাস্ট আপনাকে দশ হাজার বিউ যখন হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো দিন মনিটাইজেশন টাকার জন্য কি সারাদিন সাঁতরাইলেও টাকা কেউ এক টাকা কেউ অনলাইন থেকে দিবে না উল্টা আরও খরচ হবে বলবে যাও আমাকে টাকা দাও আমি বিয়ে দিচ্ছি আমাকে এই দাও আমি এটা দিচ্ছি ফলবনে পড়বেন কিন্তু লাভ হবে না যদি রাইট ট্যাক থেকে সরে যান ট্যাক থেকে সরে যাবেন তো আপনি গেছেন মনে রাখবেন তো এখান থেকে আমি সামারি পাচ্ছি ইন্ট্রোডিউস সেলফ থেকে ইন্ট্রোডিউস সেলফ থেকে সামারি পাচ্ছি কি কোন কিওয়ার্ডগুলো আমি নিতে এখানে ট্যাগগুলো ইউজ করতে পারি ঠিক আছে তো আমি যেটার সার্চ ভলিউম বেশি দেখতেছি কিন্তু টপ বিজনেস অ্যান্ড এভার্সোনাল সাইড এখান থেকে কিওয়ার্ডে সিলেক্ট করব। এখান থেকে আমি কিওয়ার্ড লাগবে আমার লাগবে যে কিওয়ার্ড আমার কি লাগবে কিওয়ার্ড লাগবে তো ইন্ট্রোডিউস তারপরে তারপরে কি কিওয়ার্ডস হাউ টু ফাইন্ড আমার যেটা কি পঞ্চাশ কে থেকে বিশ কে এটার হাউ টু গেট ধর হাউ টু গেট দিলে আমার এটা আসবে আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করলাম দুইটি তিনটে এখান থেকে সিলেক্ট করলাম যেটা সার্চ ভলিউম বেশি এখান থেকে যেটা সার্চ ভলিউম বেশি সেটা সিলেক্ট করে কি সেটা নিব কীভাবে এখন থেকে সিলেক্ট করছি এগুলো নিব কীভাবে যে কথা বলবেন সে আমি কোশ্চেন করব ডাউনলোড করবো এখানে এটা সিবিসি ফাইলে ডাউনলোড করবো এখান থেকে ডাউনলোড করবো আমি দুই তিনটা এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করছি অথবা এগুলো আমি হাতে নোটপ্যাডে লিখে ফেলতে পারি ঠিক আছে অথবা আমি হাতে নোটপ্যাডে লিখে ফেলতে পারি এই কিওয়ার্ডগুলো এখানে campaign display planner display planner how to get এগুলো কিওয়ার্ডগুলো কই এই কিওয়ার্ড হচ্ছে এগুলা আমি এগুলো কি how to get how to get এই জিনিসগুলো কপি করে কপি করে নোটপ্যাডে নিয়ে যাব নোটপ্যাডে নিয়ে যাব দিব আপনারা যদি কথা বলেন আমি এতটুকুর মধ্যে ক্লাস স্টপ করব বললাম কথা কে বলতেছে আমি নাম বলতেছি না এখন নাম বললে ও মাইন্ড করবে সেই জন্য আমি বুঝতে পারি কথা কোথেকে হচ্ছে তো যাকেই বলতেছি যাকেই যেভাবে বলতেছি বুঝে যান ভালো হয়ে যান শুধরে যান তো how to get an introduction তারপরে দুইটা কিওয়ার্ড এখান থেকে নিলাম ঠিক আছে আরগুলো কোথেকে নিব আরগুলো কীভাবে নিব আমি কিওয়ার্ড চার পাঁচশোটা কিওয়ার্ড দিতে পারবো কীভাবে নিব এগুলো ইউটিউবে যাবো আবার ইউটিউব থেকে কতগুলো নিব এখন এই দেখেন আমি যদি ইন্ট্রোডিউস এই এই একটা কিওয়ার্ড আইডিয়া পাইলাম না ওটা দিয়ে যদি আরেকটা সার্চ দিই কম্পিউটার আবার বন্ধ হয়ে মতো অবস্থায় আছে আজকে কম্পিউটার তো ইউটিউবে যদি যাই আমি যদি ইউটিউবে যাওয়ার পর আমি কি করব ইউটিউবে পাবো ইউটিউবে যদি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই ইন্ট্রোডিউ ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন লিখে সার্চ দিলে অনেকগুলো ভিডিও আসবে যে ভিডিওগুলোর র্যাঙ্ক বেশি ভিউ বেশি এবং সাবস্ক্রাইবার বেশি ওই ভিডিওগুলোর থেকে যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে শুধু ওই কিওয়ার্ডটা নিব ইন্ট্রোডিউস তো এখানে যাবো এটা এটা এটা কি এটা পাইছি এটা পাওয়ার পর কি আমি কিওয়ার্ড কিভাবে দিব এটা দেখাচ্ছি এটা একটু চালা এটা একটু ফিউজ করে দিই তারপর আমি কি করব দেখছেন এটা কীভাবে বানাইছে ভিডিওগুলো এরকম করে আপনি নিজেও ভিডিও বানাতে পারেন অ্যাজ ইউর উইস কীভাবে বানাবেন ওটা আপনারা সিলেক্ট করে নেবেন ভিডিও দেখবেন ইউটিউবেতে অনেকগুলো ভিডিও আছে ওগুলো দেখবেন দেখার পর আপনি আইডিয়া পাবেন যে কীভাবে আপনি কি এটা কীভাবে এখন দেখেন এখানে দেখেন অনেকগুলো আমার দুইটা এক্সটেনশনে আমাকে অনেকগুলো কি দেখাচ্ছে ফ্যাক্টর দেখাচ্ছে এখানে কি কি ভিডিওটার কি কি আছে এবং ভিডিওটার ট্যাগগুলো কি কি এ ইন্ট্রোডিউস ইউর সেলফ এই ট্যাগগুলো নিতে পারেন তো নেবেন যে কোনগুলো নেবেন এটা বুঝতে হবে না এখানে দেখেন এই এই এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আমাকে কি ভিডিও কেল এটা এই সফটওয়্যারটা কি আমাকে কতগুলো র্যাঙ্ক করছে কোন ভিডিও দিয়ে র্যাঙ্ক করছে ওগুলো দেখাচ্ছে দেখেন একটু নিচের দিকে যদি যাই আমি দেখেন এটা দিয়ে র্যাঙ্ক করছে ওয়ান এই একটা নিতে পারি এক থেকে দশ পর্যন্ত যেগুলো র্যাঙ্ক করছে সেগুলো আমি চাইলে নিতে পারি এক থেকে যত পর্যন্ত র্যাঙ্ক করছে যেগুলো ওগুলো নিতে পারি ঠিক আছে বুঝতেছেন মানে এক থেকে দশ পর্যন্ত দশের বাইরে যাবে না যেগুলো র্যাঙ্ক করছে এভাবে অনেকগুলোর কিওয়ার্ড আমি নিতে পারি ঠিক আছে তারপরে এখন এখান থেকে নিলাম কিছু তারপরে এগুলো নিতে পারি একইগুলা একইগুলো এগুলো সব চাইলে সবগুলো নিয়ে দিয়ে দিতে পারি কিন্তু সবগুলো নিয়ে দিয়ে তো লাভ নাই আমি যেগুলো ভালো র্যাঙ্ক পাইছে সেগুলো এখানে দিব এনে দিব আর ডিসপ্লে পেনার থেকে রিচার্জ করে নিয়ে আসবো সার্চ ভলিউম যেগুলো বেশি ওই কিওয়ার্ডগুলো দিব তো আমি এখান থেকে কিউআর দিতে পারবো যে পাঁচশোটা আমি সেখান থেকে চারশো পঞ্চাশটা পর্যন্ত ইউজ করবো ঠিক আছে এভাবে করে বিভিন্ন জায়গা থেকে কিউআরগুলো আমার রিলেটেড আমি দিচ্ছি এডুকেশান আমি আমি দিচ্ছি যে এডুকেশান নিয়ে ভিডিও আমি যদি হেলথের কিউআর দিয়ে দিই তাহলে কোনো লাভ হবে ভিজিটার আসা মাত্রই বাইর হয়ে যাবে ভিজিটার আসা মাত্রই বের হয়ে যাবে তো মাইন্ড ইট এটা সবসময় খেয়াল রাখবেন হ্যাঁ পাবলিশড ঠিক আছে পাবলিশ দ্য সেভ এবং পাবলিশড আমি এখানে দেখেন আরও কাজ আছে অ্যাটলিস্ট ওয়ান কার্ড একটা কার্ড ইউজ করতে হবে কার্ড মানে কি দেখেন আমি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এগুলো যদি যদি না খেয়াল করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না ওয়ান কার্ড এই কার্ডে আমি ওয়ান কার্ডে ক্লিক করার পর সাথে সাথে কার্ড নিয়ে আসছে এই কার্ডের এখানে অপশনে নিয়ে আসছি সেখানে আপনার ভিডিও রিলেটেড একটা কার্ড মানে একটা লিখা এখানে কি ভিডিও ফেলে লিস্ট থেকে কেটে কিয়েট কিয়েটে কাট আমি একটা ভিডিও সিলেক্ট করে দিই এখান থেকে পিবিএস একটা ভিডিও সিলেক্ট করে দিয়ে একটা কাট বানাইলাম ঠিক আছে তারপর আমি যদি আরও দিতে চাই চ্যানেল চ্যানেল লাগবে না চ্যানেল দেওয়ার দরকার নাই ডোনেশন ফুল লিঙ্ক আবার একটা ভিডিও দিই create cut save all change save হয়ে গেছে চেঞ্জটা তারপর হচ্ছে কি তারপরে যদি বলবো যে অ্যাটলিস্ট অ্যান্ড স্ক্রিন মানে স্ক্রিন যখন ভিডিওটা দেখার শেষ তখন আমার কি হবে তখন আমার চ্যানেলে লাস্টে কি দেখায় না অনেকগুলো ইয়া দেখায় না দেখায় ভিডিও সামনে আসে সেটা কীভাবে আনবেন সেটা আনতে হলে এ দেখেন কোথায় এটা অ্যাড এলিমেন্ট ঠিক আছে অ্যাড এলিমেন্ট দিয়ে প্লে লিস্ট থেকে দিতে পারেন মোস্ট বেস্ট ভিউয়ার ইয়ে ক্রিয়েট এলিমেন্ট এখানে একটা আসছে ঠিক আছে তারপর আসেন আবার ভিডিও প্লে লিস্ট থেকে আসেন চুজ যে প্লে লিস্ট ভিডিও এখানে দিতে পারেন এটা সিলেক্ট করে ওকে এটাকে কি করব একটাকে এখানে এ মাথায় দিলাম আর একটাতে এ মাথায় দিয়ে চার মাথা চারটা ইউজ করতে পারেন সমস্যা নাই ঠিক আছে তাহলে অ্যান্ড অ্যান্ড ভিডিও কি মানে শেষে ভিডিওটা ভিডিওটা চলা শেষ হলে আমাকে ইয়া দেখাবে কোনটা দেখাবে এগুলো হচ্ছে আমাকে ইয়া দেখাচ্ছে এই এই মানে পিবি গাইডলাইন দেখাচ্ছে তো আমি এখানে কি সেভ করতে পারবো তো অ্যানোটেশন অ্যাড করতে তারপর দুইটা জিনিস গেলো দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম একটা কার্ড একটা অ্যাড করলাম একটা অ্যান্ড স্ক্রিন করলাম তারপরে ক্লোজ ক্যাপশন ম্যানুয়ালি সেটা আমাকে অ্যাড করতে বলছে মানে অ্যাড করার পর কি হবে ল্যাঙ্গুয়েজ কি থাকবে এখানে ইংলিশ থাকবে ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশে রাখবো ঠিক আছে default upload content save language English ইংলিশে সিলেক্ট করলাম ইংলিশে সিলেক্ট করে বলতেছে create new subscriber channel CC মানে সিসিটা অ্যাড করতে হবে সাব সাবটাইটেল uh, অথবা একটা সিসি অ্যাড করতে মানে টাইটেল দেখাবে আর কি আমি যাচ্ছি যে আমার নামটা দেখো দেখেন এই যে এই জিনিসটা শো করবে এই জিনিসটা কোথায় শো করবে এত সেকেন্ড ভিডিওটা চললে এত সেকেন্ডে গিয়ে আমার নামটা শো করবে দেখছেন সাবস্ক্রিপশন সিসি মানে কি বুঝছেন সাবস্ক্রিপশন সিসি মানে এই জিনিসটা শো করবে সেভ অ্যান্ড চেঞ্জ সেভ দিলাম সেভ দেওয়ার পর আসেন সেভ দেওয়ার পর আমার কি মনিটাইজেশন অ্যানাবেল মনিটাইজেশন আমি এখন অ্যানাবেল করতে পারবো না আমার যখন দশ হাজার বিও হবে তখন দশ হাজার বিওর জন্য আমাকে মনিটাইজেশন করতে দশ হাজার বিও হওয়ার পর আমি মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করতে পারবো এখন এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই এটা করতে হলে আমার এই গাইডলাইনগুলো মেনে চলতে হবে আদারওয়াইজ কোনো দিনও পসিবল না যে কি দশ হাজার ভিউ করার আপনি চলে যাবেন কিন্তু মাসের পর মাস চলে যাবে বছরকে বছর চলে যাবে লাভ হবে না অ্যাড প্লে লিস্ট আমার ভিডিওটা একটা প্লে লিস্টের মাধ্যমে অ্যাড করতে পারবো নিউ প্লে লিস্ট ধরেন আমি একটা নতুন প্লে লিস্ট ক্রিয়েট করলাম নজরুল নামে ওই প্লে লিস্টে অ্যাড করে দিব মানে প্লে লিস্ট মানে আমি ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করবো আমরা গানের ফোল্ডার ক্রিয়েট করি না মুভি ফোল্ডার গানের ফোল্ডার এই ফোল্ডার ওই ফোল্ডার ক্রিয়েট করা ঠিক আছে ঠিক আছে এই প্লে লিস্ট এখান থেকে আমি অ্যাড করে দিব গুগল গুগলে শেয়ার হয়ে যাবে তারপরে টুইটারে শেয়ার হয়ে যাবে এবং অটোমেটিকলি এটা যদি ক্লিক দিয়ে দিই অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে আমি সাব প্লে লিস্টে অ্যাড করলাম অ্যাড করার পর গেল এরপর বলছে টুইটারে শেয়ার করতে হবে ফেসবুকে শেয়ার করতে হবে কমেন্টে রিপ্লাই দিতে হবে তো এগুলো আসতে পাবলিশের পরের কথা তো আমি এখন পাবলিশ দিয়ে দিই পাবলিশ দিয়ে দিলাম পাবলিশ দেওয়ার পর কি আসবে দেখেন পাবলিশ দেওয়ার পর আমি কয়টা টিকমার আসবে এখানে এখন থামলিন আমার থামলিনটা হচ্ছে যে আকর্ষণীয় আমার যদি থামলিনটা আকর্ষণীয় না হয় আমার কি কেল্লাফাতে সব সমস্যার সমাধান একবার আমার ভিডিও কেউ দেখবে না আমাকে থামলেনটা কি অবশ্যই মানে আউটলুকটা আমি দেখে যাতে ক্লিক করতে হয় এরকম কিছু আকর্ষণীয় জিনিস রাখবো এখানে তাহলে আমি কি করব এখানে এখানে ওই টিউব এই টিউব বাড়ির মাধ্যমে থামলেন একটা জেনারেট করতে পারবো এখানে অ্যাড ইমেজ অ্যাড ইমেজ গিয়ে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারবো এখানে ইমেজ সিলেক্ট করার পর কন্টি ইমেজ সিলেক্ট করলাম কন্টিনিউ দিলাম ঠিক আছে কন্টিনিউ দেওয়ার পর আমি ট্যাক্স অ্যাড করতে পারবো এখানে ধরেন একটা টাইটেল দিলাম সাপোর্টস অ্যাড টাইটেল ঠিক আছে অ্যাড টাইটেল দিলাম আউ টু এই টাইটেলটা অ্যাড করলাম ঠিক আছে কালার চেঞ্জ করতে পারবো চাইলে ঠিক আছে এই কালার দিলে এই কালার দিলে ভালো লাগতেছে না তাহলে কালো করে দিয়ে দেখি আচ্ছা এটা থাক এটা আপনারা আউটলুকটা সুন্দর করে দিবেন না হলে এটা কেউ ভিউ করবে না চা এবার এরপর কি চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারবো এখানে একটা ইমেজ সুন্দর করে এডিট করে ইয়া করতে পারবো এই ইউজ করতে পারবো তো কীরকম ইউজ ইমেজ ইউজ করবেন আমি একটু দেখাই চাইলে আপনার নিজের নিজের নিজেরটা দেওয়া বেটার এরকম এরকম ইমেজ আপনি অ্যাড করতে পারবেন এ দেখেন এরকম দেওয়াটা বেটার কারণ আপনার ইন্টারফেস পরিচিত এখন হচ্ছে যে অনলাইনে বেশি চিটিংবাজি বাটফারি হয় সেই জন্য আপনার যখন ইন্টারফেস পরিস্থিতি আপনি তুলে ধরবেন তখন আপনি চিটিং করতে পারবেন না তখন আপনাকে কি নিজের বিবেকেও বাধা দিবে ঠিক আছে আমাকে তো দেখে যেতে পারে রাস্তাঘাটে তখন এই জন্য ফেক জিনিস করবেন না ফেক আইডি খুলে অনেকজনে কী জন্য সিটিং করার জন্য যখন আপনি ইউটিউব চ্যানেলে আপনার ইন্টারফেসটা তুলে ধরছেন তখন আপনি অনৈতিক কাজ করতে বা ইলিগেল কাজ করতে আপনি নিজেও সংকোচ বোধ করবেন তো সেটার জন্য সেটার জন্য আপনার নিজের ইন্টারফেস ব্যবহার করলে মানুষ ট্রাস্ট করবে মানুষ কি আপনার ভিডিও দেখবে আপনাকে ট্রাস্ট করবে আপনার চ্যানেলকে ট্রাস্ট করবে বুঝতে পারছেন এরকম যদি ইমেজটা বানাইতে না পারেন আমাদের এখানে ওই যে ট্রেনার ওনার নাম কি ওনাকে বললে উনি বানাই দিবে ঠিক আছে এরপর ফিবিওতে দেখতে পারবো আমি ফিবিওতে দেখে সেভেন পাবলিশড ওকে ওকে দিলাম ওকে দেওয়ার পর কি এই পিকচারটা কোথায় পাবেন এটা সমাধান হচ্ছে যে আমাদের গ্রাফিক্স ডিজাইনার আছে অনেকজন একজনকে বললে হবে রিনা ম্যাডাম আছে ওনাকে বললে হবে উনি হচ্ছে গ্রাফিক্সের ট্রেনার ওনাকে বললে উনি ব্যবস্থা করে দিবে সেটা উনি তো আপনি একবার বানাবেন বারবার ইউজ করবেন ঠিক আছে এই হয়েছে এতটুকু হয়েছে আর রিটার্ন অফ দ্য এডিটিং আমি এডিটিংয়ে আবার চলে যাচ্ছি এখন এডিট করব। আবার এডিট করব কি আমার কী বাকি আছে মনিটাইজেশন পারবো না টুইটারে শেয়ার করতে পারবো তাহলে এখান থেকে টুইটারে শেয়ার করে দিব তাহলে এই জিনিসটা কি বুঝতে তো পারছেন সবাই টুইটারে শেয়ার করে দিলে আমার এই খরচটা চলে যাবে তারপর এটাকে করতে হবে কি ফেসবুকে একটা শেয়ার করতে হবে এবং রিসেন্ট আপনারা যদি পারেন যে আপনার কারোর হাতে কমেন্ট দিয়ে কমেন্ট করে ওই রিপ্লাই দিয়ে দিলে ওটার কি এয়া ফুলফিল হয়ে যাবে হ্যাঁ ঠিক চিহ্ন হয়ে যাবে তাহলে আমি এখানে পাঁচের নয়ের মধ্যে কত আছে আমার পাঁচ আছে এটা নয়ের মধ্যে আট হতে হবে আট থাকবে আপনাদের আট কীভাবে থাকবে মনিটাইজেশন বাদ দিয়ে যাবে এসিও স্কোর e কত তিরিশ দশমিক পঁয়ত্রিশ ঠিক আছে এইভাবে কি আমার পাঁচ এই এইভাবে কি পারফরমেন্সগুলো দেখাচ্ছে তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার কি ভিডিওটা কি আপলোড হচ্ছে যে এটার ভিউ কীভাবে বাড়বে এই ট্যাগুলো দিয়ে সার্চ দেবে যখন দেখাবে যখন তখনই বাড়বে তো এই এই টিক্সটা ইউজ করেন আরও অনেক টিক্স আছে টেকনিক আছে এগুলো পরবর্তীতে আস্তে আস্তে এগুলো হচ্ছে একদম বেসিক শুরুর জিনিসগুলো বললাম আপনাদেরকে আপনারা ভিডিও কিভাবে বানাবেন ভিডিও সফটওয়্যার দিয়ে বানাবেন নিজ সিলেক্ট করে যেই যেটার উপর দিয়ে কন্টেন্ট দিয়ে আপনি আপলোড করবেন সেটার উপর দিয়ে ভিডিও বানাবেন সেটা নিয়ে কথা বলবেন তো আমি টাইটেল আমি এখানে জোর দিয়েছি আজকের লেসনে টাইটেল কিভাবে দিবেন ডেসক্রিপশন কিভাবে দিবেন ট্যাগ কিভাবে দিবেন এবং ভিডিওগুলো আপলোড করবেন দুইটা অ্যাডভান্স অ্যাড করে নেবেন ওই অ্যাডভান্সগুলো কিভাবে অ্যাড করে আপনার চ্যানেলে ভিউটা বাড়াইতে সহযোগিতা করবেন ইউটিউবে শুধু ভিডিও দিলে হবে না ভিউ বাড়তে হবে তো এইভাবে ফলো করলে আপনার ভিডিও ভিউটা বাড়বে কিন্তু আপনি যদি অন্যটাই আপনি যদি শুধু দিয়ে দিলেন আপনার ট্যাগ যা ইচ্ছা মন চাইছে তা দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না তো এতটুকু পর্যন্ত আজকে থাকবে লেসন এর পরবর্তীতে এগুলো যখন আমরা বুঝতে শিখবো এর পরবর্তী টিউটোরিয়ালে আবার যাব